আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেননা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কৃতজ্ঞতা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আজকে আমি আপনাদের জন্য একটি ট্রাস্টের ওয়েবসাইট নিয়ে এসেছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি সময় দিলে ডিপেন্ড করবে আপনার ইনকাম অর্থাৎ আপনি চাইলে যদি সময় দেন তাহলে বেশি করে ইনকাম জেনারেট করতে পারবেন যে কাজগুলো এখানে করে আর্নিং করবে সে কাজগুলোর মধ্যে হচ্ছে ভিডিওতে লাইক দেওয়া সাবস্ক্রাইব করা চ্যানেলে পাশাপাশি কমেন্ট করা এবং শেয়ার করা এবং আরও অনেক কাজ রয়েছে আশা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে শেয়ার করব এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে যাতে করে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করে হিউজ পরিমাণ পয়েন্ট কালেকশন করতে পারবেন এবং সেগুলোকে টাকায় কনভার্ট করে পকেটে নিয়ে আসতে পারবেন সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন বেল আইকনে অলে ক্লিক রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারে সো ফিরতে একটু পরে সাথে থাকুন অলরাইট চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে ওয়েবসাইটের নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার tube dot com A M R V dot com আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্কটি অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এই ইন্টারভিউতে চলে আসবেন এই ইন্টারভিউতে আসার পর প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে এটি কতটুকু ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্য সেটি আপনাকে যাচাই করতে হবে সেটি যাচাই করার জন্য আপনি আপনাদের আমি আপনাদের সাথে একটি ট্রাস্টের ওয়েবসাইট শেয়ার করছি সেটির নাম হচ্ছে সিমিলার ওয়েব সিমিলার ওয়েবের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের ট্রাস্ট অর্দি বা বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয় এটি আপনারা গ্লোবাল র্যাঙ্ক দেখতে পাচ্ছেন কান্ট্রি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন এবং কোন কোন কান্ট্রির পিপল গুলো এখানে কাজ করছে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন Bangladesh ninety six point zero two percent Japan zero point nine seven percent Lebanon zero point six eight percent Qatar এবং ইন্দোনেশিয়ার মতো বাগা বাগা অনেক কান্ট্রি এখানে অনেক কান্ট্রির পিপল এখানে কাজ করছে এবং এখানে স্ট্যাটিস্টিক্স দেখে বুঝতে পারছেন এটি ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্যতা রয়েছে সুতরাং আশা করি বুঝতে পেরেছেন সো এবার যে কাজটি করবে সেটি হচ্ছে যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে ইউজ করে আপনি এখানে কাজ করতে পারবেন অথবা কম্পিউটারে হলেও কাজ করতে পারবেন সো আপনাকে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে যে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন সেই সাইন আপে ক্লিক করতে হবে আর ইতিমধ্যে এখানে যদি অ্যাকাউন্ট তৈরি করে তাহলে লগ ইনে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনাকে যে ইন্টারভিউজে নিয়ে যাবে সেই ইন্টারভিউটি হচ্ছে এটি প্রথমত আপনাকে এখানে আপনার ফুল নামটি দিতে হবে এরপর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশি প্লাস এইট এইট লিখবেন তারপরে এগারো ডিজিটের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তো অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পরে আপনার মেইলের মধ্যে সরাসরি একটি ইমেল চলে যাবে যেখানে একটি পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডে আপনি সরাসরি ক্লিক করলে তার মানে আপনি যে পাসওয়ার্ডটি তারা দিবে সেই পাসওয়ার্ডটি ইউজ করতে হবে এখানে তার মানে সেই পাসওয়ার্ডটি এখানে ইউজ করবেন এবং মোবাইল নাম্বার আপনি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিতে হবে তারপর আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন দ্যাটস ইট এরপরে আপনি যে কাজটি করবেন সেটি আমি দেখাচ্ছি তবে এখানে বলে রাখা ভালো বাংলাদেশি যারা রয়েছেন তাদের পাশাপাশি ইন্ডিয়ানরাও কাজ করতে পারেন অনায়াসে সো আপনারা আপনারা ইন্ডিয়ান এবং বাংলাদেশে যেই হন না কেন আপনি এখানে অনায়াসে কাজ করতে করতে পারবেন খুব সহজে এইবার আসছি কিভাবে এইখান থেকে আপনি কাজ শুরু করবেন প্রথমত আপনি সাইন আপ করেছেন এরপর লগ ইন করেছেন লগ ইন করার পরে সরাসরি আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ বেশ কয়েকটি ইন্টারফেস ওয়েবসাইট ভিজিট করে আর্নিং করা যায় ফেসবুক পেজে লাইক দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে পয়েন্ট আর্নিং করা যায় ইউটিউবে কাজ করা যায় শেয়ার করে আর্নিং করা যায় এবং টুইটারে এবং অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করা যায় তো এবার কিভাবে কাজ করবেন সেটি দেখাচ্ছে সরাসরি যখন আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি যদি ইউটিউবে ক্লিক করেন তাহলে ইউটিউবের যে অপশনগুলো সেই অপশনগুলো এখানে শো করবে হবে তো এখানে প্রথমে রয়েছে সাবস্ক্রাইব তার মানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পয়েন্ট কালেকশন করা যায় ভিডিও দেখে আর্ন করা যায় এবং পাশাপাশি লাইক দিয়েও কিন্তু পয়েন্ট কালেকশন করা যায় এখানে যখন আমি লাইক লাইকে ক্লিক করলাম তখন আমার এখানে পঞ্চাশ পয়েন্ট শো করছে তার মানে এই ভিডিওতে যদি আমি লাইক দিই তাহলে আমি ইনস্ট্যান্ট পঞ্চাশ পয়েন্ট পাবো সুতরাং আমার আগের একশো সত্তর পয়েন্ট ছিল এবার পঞ্চাশ পয়েন্ট অ্যাড হয় কিনা সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সো ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related আমার দিকে চাই সো এখানে আমি লাইক দিচ্ছি লাইক দেওয়ার এগেনস্টে আমি অবশ্যই নিশ্চয়ই এখান থেকে পয়েন্ট পাবো অলরাইট আমি এবার দেখাবো কিভাবে আপনি এখানে সাবস্ক্রাইব করে পয়েন্ট কালেকশন করবেন আমি এবার এটিতে ক্লিক করব অনেক সময় আপনাকে একটু সময় নেবে যে লোড হতে আপনার নেট যদি দুর্বল থাকে তাহলে হয়তো সেটি লোড হতে সময় নেবে তবে আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে পয়েন্টগুলো নেওয়ার জন্য সো আমি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলাম আপনি চাইলে এখানে চ্যানেলের নাম দিয়েও সেটি করতে পারেন অনলাইন হেল্প থ্রি সিক্সটি সেটি আমি দিলাম দেওয়ার পরে যখন আমি সার্চ দিব তখন এখানে কাঙ্ক্ষিত ভিডিওগুলো চলে আসবে সেখানে সাবস্ক্রাইব করতে হবে সো এখানে অলরেডি অলরেডি কিন্তু একটি ভিডিও একটি চ্যানেল নাম দেওয়া রয়েছে সেটিতে আমি ক্লিক করছি এখানে এটি করলে কিন্তু পঞ্চাশ পয়েন্ট পাওয়া যাবে তো প্রথমে আপনাকে মনে রাখতে হবে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে ধৈর্য ধরতে হবে যে এখানে লোড হতে একটু সময় নিচ্ছে এরপরে কিন্তু আপনার নির্ধারিত পয়েন্টগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন সো এখানে ওয়েবসাইট ভিজিট করে তারপর ফেসবুক পেজের মধ্যে গিয়ে এরপর পাশাপাশি এখানে ইউটিউবের মধ্যে তিনটি অপশন রয়েছে সাবস্ক্রাইব রয়েছে লাইক ভিডিও রয়েছে ওয়াচ ভিডিও রয়েছে এগুলো করে করে আপনি পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট বা আরও বেশি পয়েন্ট কালেকশন করতে পারেন তবে ওয়াচ ভিডিও তার মানে ভিডিও দেখে কিন্তু আপনি এখান থেকে মিনিমাম তিনশো পয়েন্ট পাবেন প্রত্যেকটি ভিডিও দেখার এগেনস্টে দেখতে পেলেন আমি আগে আমার একশো সত্তর পয়েন্ট ছিল এবার আমার কিন্তু দুশো বিশ পয়েন্ট হয়েছে আশা করি আপনারা এইভাবে পয়েন্টগুলো ইনক্রিজ করতে পারবেন এখানে কাজ করে করে সুতরাং এখানে অনেকগুলো কাজের অফার রয়েছে ওয়েবসাইট রয়েছে তারপরে আপনার ফেসবুক পেজ রয়েছে এখানে রিফ্রেশে ক্লিক করলে আপনি ওয়েবসাইটের যে লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি ভিজিট করবেন ভিজিট করার আগে যে পয়েন্টগুলো পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এইবার আমি দেখাবো কিভাবে এখান থেকে উইড্রোগুলো নেবেন উইড্রো নেওয়ার জন্য আপনি আপনার এখানে যে পয়েন্ট রয়েছে পয়েন্টের উপরে সরাসরি আপনি এখানে ক্যাশ ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার সাথে সাথে আপনাকে ইন্টারপেজে নিয়ে আসবে এখানে মিনিমাম আপনি পঞ্চাশ পাঁচ হাজার পয়েন্ট হলে দশ টাকা পাবেন এরপর আপনার এখানে যে অপশন গুলো রয়েছে দশ হাজার পয়েন্ট হলে বিশ টাকা এখানে আপনি যত সময় দিবেন তত আপনি পয়েন্ট গুলো ইনক্রিজ করতে পারবেন সো আপনি ধরে নিলেন যে পাঁচ হাজার পয়েন্ট আর্নিং করেছেন এবার সেটি উইথড্র নেওয়ার জন্য অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনি কোন অপশন নেবেন সেটি এখানে দেওয়া রয়েছে বিকাশে নিতে পারবেন রিসার্চ নিতে পারবেন নগদ বিটকয়েন অথবা রকেট অথবা পয়েন্ট ট্রান্সফার করে আপনি নিতে পারবেন ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে যেখানে আপনি পয়েন্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং পয়েন্টগুলো এক্সচেঞ্জ পারচেজ করে নিয়ে টাকাতে কনভার্ট করে নিয়ে যেতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি নিয়ে দেবেন যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আপনি পয়েন্টগুলো নিতে চাচ্ছেন তার মানে আপনি যদি বিকাশে নিতে চান এই টাকাটা তার মানে দশ টাকা যদি বিকাশে নিতে চান আপনার বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে অবশ্যই আপনাকে সেটি মনে রাখতে হবে এখানে বিকাশ সিলেক্ট করে দিবেন বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর আমি আমার মোবাইল নাম্বারটা দিব এগারো ডিজিটের দ্যাটস ইট এরপর আপনি আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে নিতে পারবে সো রিকোয়েস্ট নাও ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই পয়েন্ট যে অ্যামাউন্টটু অ্যামাউন্টটুকু সেই অ্যামাউন্টটুকু আপনার মোবাইলের মধ্যে জমা হয়ে যাবে সো এটি আমার ইনসাফিসিয়েন্ট রয়েছে তার মানে আমার এখনো দশ টাকা হয়নি সুতরাং এইভাবে শো করছে সো এইভাবে এই ওয়েবসাইটটিতে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন যেহেতু আমি শুরুতে দেখিয়েছি এটি একটা ট্রাস্টওয়ার্দি ওয়ার্দি বিশ্ব ট্রাস্ট ওয়েবসাইট এবং এখান থেকে অনেকে কিন্তু পেমেন্ট নিচ্ছে এবং এখানে যদি আমি পেমেন্ট গ্রুপ দেখাই তাহলে এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে কতটা সময় এবং কয় তারিখে এখানে পেমেন্ট নিয়েছে কারা নিয়েছে এবং পেমেন্ট কি ধরনের সেটি এখানে শো করছে এবং অ্যামাউন্ট সহ সো এখানে আপনি অনায়াসে কাজ শুরু করতে পারেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনে দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন সো এখনো যদি শেয়ার না দিয়ে থাকেন দ্রুত শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch guys in my next video till then take care